ফাজাইলে তাবলিগের প্রথম পরিচ্ছেদ আয়াত নম্বর ছয় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله तुम बेहतरीन उम्मत हो कि लोगों के नफ़ा रसानी के लिए निकाले गए हो तुम लोग नेक काम का हुक्म करते हो और बुरे काम से मना करते हो और अल्लाह ताला पर ईमान রাখতে हो অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের মঙ্গলের জন্য তোমাদিগকে বাহির করা হইয়াছে তোমরা সৎ কাজে আদেশ করিয়া থাকো এবং অসৎ কাজ হইতে নিষেধ করিয়া থাকো এবং আল্লাহর উপর ইমান রাখো সুরা আল ইমরান আয়াত একশো দশ মুসলমান সর্বশ্রেষ্ঠ জাতি এবং উম্মতে মোহাম্মদী সর্বশ্রেষ্ঠ উম্মত এই কথা বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে কোরআন পাকের বিভিন্ন আয়াতেও এই বিষয়টিকে স্পষ্টভাবে কিংবা ইঙ্গিত আকারে বর্ণনা করা হইয়াছে উপরোক্ত আয়াতেও শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং ইঙ্গিতে ইহার কারণ উল্লেখ করা হইয়াছে অর্থাৎ তোমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য যে তোমরা আমর বিল মারুফ ও নহিয়ানিল মুঙ্কার অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিয়া থাকো মুফাসিরগণ লিখিয়াছেন এই আয়াত শরীফে আমর বিল মারুফ ও নহিয়ানিল মুঙ্কারকে ইমানের পূর্বেই উল্লেখ করা হইয়াছে অথচ ইমান হইল সকল এবাদতের মূল ইমান ব্যতীত কোনো ভালো কাজই গ্রহণযোগ্য নয় ইহার তাৎপর্য এই যে ইমানের ব্যাপারে তো পূর্ববর্তী অন্যান্য উন্মত শরিক রহিয়াছে কিন্তু যে বৈশিষ্ট্যের কারণে উম্মতে মোহাম্মদীকে সমস্ত নবীগণের অনুসারীদের উপর শ্রেষ্ঠত্ব ও প্রাধান্য দেওয়া হইয়াছে উহা একমাত্র আমর বিন মারুফ ও নহিয়ানিল মুঙ্কার যাহা এই উম্মতের স্বাতন্ত্র্যের বিশেষ চিহ্ন স্বরূপ আর যেহেতু ইমান ব্যতীত কোনো ন্যাক আমল গ্রহণযোগ্য নয় সেই জন্য সাথে সাথেই শর্ত স্বরূপ উহাকে উল্লেখ করা উল্লেখ করিয়া দিয়াছেন নতুবা এই আয়াতের আসল উদ্দেশ্য আমর বিল মারুফ ও নহি আনিল মুঙ্কার বিষয়টি উল্লেখ করা আর যেহেতু উহাই এখানে আলোচনার বিষয় কাজেই উহাকে আগে উল্লেখ করা হইয়াছে এই উম্মতের জন্য স্বাতন্ত্রের বিশেষ চিহ্ন হওয়ার অর্থ হইল বিশেষভাবে গুরুত্ব সহকারে এই কাজ করিতে হইবে শুধুমাত্র চলাফেরার মধ্য দিয়া কিছু তবলিক করিয়া নিলেই যথেষ্ট হইবে না কেননা এইরূপ সংক্ষিপ্ত তবলিক তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও পাওয়া যাইত যেমন ইত্যাদি আয়াতে উল্লেখ করা হইয়াছে সুতরাং বিশেষভাবে গুরুত্ব সহকারে অন্যান্য দিনই কাজের মতো স্বতন্ত্র কাজ মনে করিয়া এই কাজে মশগুল হওয়াই এই উন্মতের বৈশিষ্ট্য